friends, welcome to my channel. Today I am going to talk the Bengali poem. আমাদের গ্রাম কবি বন্দিয়ালি মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবই মিলে আমরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসাও মারামারি কবু নাই করি পিতা মাতা জনে সাদা মোড়া ডরি জল ঘরে দেখি চাঁদের কি রং লেগে পড়েছি মিকি আম গাছ জাম গাছ বট ঝাড় মিলে মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনা রবি দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে ধন্যবাদ প্লিজ প্লিজ প্লিজ যদি তোমরা ওই ভিডিওটা ভাল লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই বাই